আসসালামু আলাইকুম আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি সৌতি দাস মহিষখালীতে ভূগর্ভস্থ পানি স্তর নির্বাচনের মাধ্যমে পানি সুব্যবস্থা করার লক্ষ্যে স্থান পরিদর্শন করেছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প পরিচালক সাইফুল ইসলাম তিনি গতকাল বিকেলে উপজেলার হোয়ানক ও শাপলাপুর ইউনিয়নের নির্ধারিত স্থান পরিদর্শনে আসেন এ সময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী পরিচালক উপসহকারী প্রকৌশলী সুদর্শন কান্তি দে সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন স্থানে পানির সমস্যা দেখা দেওয়ায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ভূগর্ভ ভূগর্ভস্থ পানি স্তর নির্বাচনের উদ্যোগ নেয় স্কাউটিং করব স্মার্ট বাংলাদেশ করব প্রতিপাদ্যে দেশে দ্বিতীয়বারের মতো পালিত হয়েছে স্কাউটস দিবস এই উপলক্ষে কক্সবাজারের বিভিন্ন উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে উখিয়া মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্কাউট অ্যাসোসিয়েশনের সভাপতি মাস্টার মোজাম্মেল হক আজাদ সবাই বক্তারা স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট সিটিজেন গঠনে স্কাউট সদস্যদের দক্ষতা অর্জনের উপর গুরুত্ব আরোপ করেন বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে গতকাল দুপুরে মহেশখালী মডেল হাই স্কুল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে স্কুলটির প্রধান শিক্ষক গিয়াসুদ্দিন কাদেরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহিদুর রহমান এর আগে দিবসটির প্রতি প্রতিবাদ্য অংশ হিসেবে একটি র্যালি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টেকনাফে মালিকবিহীন এক হাজার গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও দুশো সাত ক্যান বিয়ার জব্দ করেছে কোস্টগার্ড কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান শনিবার বিকেলে কোস্টগার্ডের বিসিজি স্টেশনে সেন্ট মার্টিনের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ছেড়াদ্বীপ এলাকায় অভিযান পরিচালনা করে কেওড়া বাগানে পাচারের উদ্দেশ্যে বিশেষ কায়দায় লুকায়িত দুইটি বস্তা তল্লাশি চালিয়ে এসব মাদক জব্দ করে উদ্ধারকৃত মাদক টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে রামু জোয়ারিয়ানালা চা বাগান এলাকায় সৌদিয়া বাসের ধাক্কায় এক মাদ্রাসা শিক্ষার্থীর প্রাণহানি হয়েছে শনিবার রাতে এই দুর্ঘটনাটি ঘটে নিহত যুবক হাফেজ রিদোয়ান ইউনিয়নের ঘোনারপাড়ার ইমদাদুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু বক্করের ছেলে প্রত্যক্ষদর্শীরা জানান গতকাল রাতে রামু থেকে জোয়ারিয়া নালা আসার পথে অটোরিকশার সাথে সৌদিয়া বাসের ধাক্কায় আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় অবস্থা আশঙ্কাজনক হওয়ার পর তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয় সেখানে রাত বারোটায় মারা যান তিনি রিদুয়ান হাটহাজারি জামিয়া দারুল উলুম মইনুল ইসলামের ইসলামী সাহিত্য বিভাগের শিক্ষার্থী ছিলেন এদিকে রামু পূর্ব কাওয়ারখোপ মিয়ানমারের চোরাই গরু পাচারকারী ও বিজিবির সঙ্গে সংঘর্ষে আব্দুল জব্বার নামের এক ব্যক্তির প্রাণহানি হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল ছয়টা একুশ মিনিটে চলবে দুপুর বারোটা পনেরো মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে দুপুর বারোটা পনেরো মিনিটে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 আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিটে